মানে সুফিরা ওদের থেকে নিয়ে তৈরি করলো সুফির এই মতবাদটা তৈরি হয়েছে চারটি দর্শনের আলোকে গ্রিক দর্শন পারসিক হিন্দু আর বৌদ্ধ এই চারটা দর্শনের আলোকে সুফিবাদ তৈরি হয়েছে আর এটার বর্তমান নাম দিয়েছে শিক্ষিত লোকেরা কোয়ান্টাম মেথড কোয়ান্টাম কি মেথড আজকে বাংলাদেশে কোয়ান্টামের মাধ্যমে বহু শিক্ষিত মানুষকে ঢোকা ফেলেছে কোয়ান্টাম মেথড হলো ইবলিশ শয়তানের তৈরি করা ডাইরেক্ট একটা মরণ ফাঁদ কোনো শিক্ষিত ব্যক্তি যেন কোয়ান্টাম মাথডের থিওরি গ্রহণ না করে এরা পুরোটাই শয়তানির আড্ডাখানা একটা আশ্চর্য হয়ে টাকা থাকলে একটা মেডিটেশন করতে মেডিটেশন কাকে বলে তুমি জানো মেডিটেশনের মৌলিক সূত্র দিয়েছে ইসলাম অন্তর মানুষের প্রশান্ত হয় আল্লাহ কুলুব আল্লাহ বলে দিচ্ছেন দিকিরের মাধ্যমে কিভাবে হয় একজন মুসলিম ব্যক্তি সারাক্ষণ মেডিটেশনের মধ্যে থাকে এই জন্য কোয়ান্টাম মেথডের খানকায় যাওয়া লাগে না যারা শিক্ষিত মানুষ তারা আমাদের বইগুলো পড়ে না এরা বুধ হয়ে থাকে অর্থাৎ কোয়ান্টাম মেথডের কোন সূত্র আপনারা গ্রহণও করবেন না এটা আমি অনুরোধ জানাচ্ছি আগে পড়াশোনা করুন দুই সালে আমি লিখছি কোয়ান্টাম মেথড সম্পর্কে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি উপজাতি মুসলমান সব গোষ্ঠীকে এক জায়গায় করে মেডিসিন করার জন্য বলে এই মিশ্রণ আকিদা ইসলামে জায়েজ হারাম হারাম তো এটা মাঝখানে বলে নিলাম এই আকিদাটা তৈরি হয়েছে যদি আপনার মধ্যে আকিদা থাকে আপনার আকিদা নষ্ট পচা আপনার এখন পর্যন্ত কোনো এবাদত একটা নেকি আল্লাহর কাছে পৌঁছেনি সুযোগই নেই হরির উপর হরি হরি শুভা পাই হরিকে দেখিয়া হরি তাহলে কি সবই কি হরি তাই না হরির উপর হরি হরি শোভা পায় তুলনা করছে কলসে কি আছে পানি আছে পানির উপরে কি আছে ব্যাং আছে তো হরির উপর হরি পানিটাও হরি ব্যাঙও কি হরি হরি শোভা পায় আর হরিকে দেখিয়া হরি হরিতে মানুষকে দেখে ব্যাং কি করলো ঢুকতে পদ্ম পাতা ব্যাং লাভ দেয় ওঠে না বসে থাকে না হরির উপরে হরি হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি হরি এই আকিদা কি মুসলমানদের আকিদা যত আল্লাহ তত আল্লাহ এটা কোথা থেকে আসলো এটাই হলো সুফিবাদের আকিদা বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে সুফিরা শেষ করে দিয়েছে বেরলবিয়ার দেওবন্দি গ্রুপ বাংলাদেশটাকে ইজারা নিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর যে কত বড় রহমত এই উপমহাদেশে আহলাদিসরা যদি দাওয়াত না দিত তাহলে উপমহাদেশের মানুষকেও মুসলমান থাকতো না এই জন্য আবু দাউদ বলছেন ইসলাম হাদিস যদি আহলাদিসরা পৃথিবীতে না থাকতো ইসলাম দুনিয়া থেকে মিটে যেত ইসলামের বারোটা বাজার দিয়েছে আপনারা এ ব্যাপারে সাবধান থাকতেন